সবাই কেমন আছেন সবাই কেমন আছেন এরকম পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভিওর্স আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা টিউটল টিউটলটা হচ্ছে এখন আর কিবোর্ড চেপে বাংলা টাইপিং করতে হবে না আপনার মুখের কথায় বাংলা টাইপিং হয়ে যাবে তো ভিওর্স কথা না বলে আমি এখন টিউটলটা যাবো মানে প্রথমে আপনাকে প্লে স্টোর যেতে হবে গিয়ে গুগল লিখতে সার্চ দিতে হবে গুগল এই অপশনটি পাওয়া যাবে এটা আপনার ফোনে ইনস্টল করতে হবে আমি এটা আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি ওপেন করতে হবে উপরে এই পাশে ক্লিক করতে হবে সেটিংসে যেতে হবে ভয়েসে যেতে হবে ল্যাঙ্গুয়েজে যেতে হবে এখানে আপনার ইংলিশ থাকবে ইংলিশ তুলে নিচে এদিকে এসে বাংলা বাংলাদেশ লিখতে হবে এটা আমি অলরেডি লিখে ফেলেছি সেভে ক্লিক করতে হবে মেসেঞ্জারে আসতে হবে এসে আপনার যে কিবোর্ড নাকা হয় ওপেন করতে হবে এখানে এই যে এই পাশে এটাতে ক্লিক করে বলতে হবে যে যা বলবেন তাই বাংলা লেখা হয়ে যাবে ভিওর আমি এই টিউটোরিয়ালটা দেখাচ্ছি দেখে আমার স্ক্যান রেকর্ড হচ্ছে দেখে এখন এটা এটা আসবে না ভিওর্স আমি একশো পার্সেন্ট শিওর যে এটা আসবে আপনি ভালো করে দেখবেন নাহলে আপ ভিডিওটা আবার দেখবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন